এই যে রিলিক্স লিখছি সেটা এখন আপনাদের পড়ে শোনাবো কি লেখা আছে একটু দেখেন দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের লেখা খুবই খারাপ একটু জুম করি এই তো জুম হচ্ছে এই তো এটা কি লেখা উল্টে হয়ে যাচ্ছে সব ওকে এটা আপনাদের পড়ে শোনাচ্ছি কি আপা কে রে বাবা তো shooting Kirim apa tuh? Sak, sekolah lah. तू नज्म नज्म सा मेरे होटो पे ठहर जा मैं ख्वाब खाब सा तेरी आँखों में जागू रे तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा जिस और तेरी शहनाई उस और में भागू रे একটু লাইন থাকলে ভালো হইতো কিন্তু এখানে এই পর্যন্তই আছে আর এইটুকু কেউ পারলে লিখে মেসেজে পাঠাবেন তাহলে আমি ওটা দেখে দেখি